পাতিয়ালা বাজার নি রাঙা পাতিন বরসে তুলা জনে বাসিয়া তুসে মই সোনা আইনা না তই আই মলা কারানি যত মায়া আছে মই দিব বে